বিভিন্ন কারণে আমরা প্যারালাইসিসগ্রস্ত বা পক্ষাঘাতগ্রস্ত পেয়ে থাকি বয়স্কদের ক্ষেত্রে যেমন পেয়ে থাকি তেমন বাচ্চাদের ক্ষেত্রেও এসে থাকে ধরেন কারো হয়তো সেরিব্রাল পলসি যেটা আমরা প্রায় পাই বা বিভিন্ন মোটর নিউরন ডিজিজ বা বাচ্চাদের আপনার ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিভিন্ন রকম পেয়ে থাকি অথবা স্পেশালি যে কোনো একটা হাত পা প্যারালাইসিস হতে পারে যেমন আর্স পালসি অন্যান্য আরও বিভিন্ন প্যারালাইসিস হতে পারে তো প্যারালাইসিসের মোস্ট অফ দ্য কনসিকুয়েন্স হচ্ছে আপনার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার যখন নার্ভগুলা অকেজো হয়ে যায় এখন অকেজো হওয়ার ক্ষেত্রে হতে পারে সেরোব্রোভাস্কুলার ডিসঅর্ডার অ্যাক্সিডেন্ট যেমন ব্রেনে যদি রক্তনালী ছিঁড়ে যায় বা শুকিয়ে যায় হতে পারে ধরেন ব্রেন স্ট্রোক যখন হয় স্ট্রোক যে থেকে হতে পারে অনেক সময় বিভিন্ন ইনফেকশন জনিত প্যারালাইসিস হতে পারে যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন তখন আমাদের কাছে এই জাতীয় রোগী আসে যেমন অ্যানক্যাপালাইটিস তারপরে মেনিনজাইটিস অনেক ডিজিজ ডিসঅর্ডার আছে যেগুলোর মাধ্যমে মানুষ আস্তে আস্তে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারে মানে তবে আমাদের কিছু ডিজিজের ক্ষেত্রে যখন কিছু ডিজিজ হয় যেমন ভাইরাস দিয়ে হতে পারে গুলেনবারি সিনড্রোম হঠাৎ করে কিন্তু দেখা যায় যে তার হাত পা অবশ অবশ্যই গিয়ে হয়ে যেতে পারে তাছাড়া আমাদের নিয়মিত প্র্যাকটিসে আমরা বিভিন্ন ব্যথা বেদনা রোগী দেখে থাকি হাড় ও জোড়ার রোগের রোগী দেখে থাকি এই সকল রোগেও প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়তে পারে তবে এই পক্ষাঘাতগ্রস্ত যেমন অত সহজে হয় না অনেক বছর লাগে বছর পর বছর রোগ যখন প্রপার ট্রিটমেন্ট হয় না ডায়াগনোসিস হয় না তখন আস্তে আস্তে হয়ে থাকে আর স্ট্রোকজনিত প্যারালাইসিস আসলে খুব আর্লি অনসেট হয় খুব দ্রুত ধরেন একজন সুস্থ মানুষ সে হয়তো অফিস আদালত সবই করছে সে তার ব্যক্তিগত জীবনযাপন করছে হঠাৎ করে তার এই সমস্যাটা দেখা দিতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এমনকি অনেক সময় আমরা ঘুমের মধ্যে রুগী পাই যে ঘুম গিয়েছিল ও সকালে উঠতে পারছে না এক সাইড আচ্ছা। অবশ হয়ে গিয়েছে বা সে কাউরে চিনছে না তার মেমোরি হয়তো লস হয়ে যেতে পারে বা অনেক আচ্ছা। সময় রুগী বেশি খারাপ হলে মারাও যেতে পারে অথবা অনেক সময় হয়তো সে অফিসে জব করছে হঠাৎ করে সে ঘুরে পড়ে গেল পড়ে গিয়ে তার হয়তো ধরেন অজ্ঞান হয়ে গেলে গেল অসচেতন অচেতন হয়ে গেল দেন তার বিভিন্ন রেসপিরেটরি বা হার্টের ফেলিউর হয়ে সে হয়তো অনেক সময় মারাও যেতে পারে আবার অনেক সময় এইসব রুগী এক সাইড প্যারালাইসিস হয়ে যেতে পারে এক হাত এক পা প্যারালাইসিস হয়ে যেতে পারে দেন হয়তো হাসপাতালে তারা ভর্তি হয়ে থাকে কাজে মানে এটা এমন একটা সমস্যা যে হঠাৎ হতে পারে আবার কিছু যদি কোনো রোগ আনট্রিটেড অবস্থায় থাকে একটা পর্যায়ে যে দেখা যায় যে তার প্যারালাইসিস হয়ে যেতে পারে একদিনে হয় না এগুলা অনেক সময় লাগে কোনোটা হঠাৎ হয় আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক দিন অনেক দিন সময় লাগে জি আর আরেকটি বিষয় হচ্ছে যে প্যারালাইসিস হলে কিন্তু অনেকেই মনে করে এর কোনো চিকিৎসা নাই বা একবার যখন প্যারালাইসিস হয়েছে আর তো এটা ভালো হবে না যদিও আমরা ঢাকা শহরে হয়তো বা অতটা বুঝতে পারি না দেখা যায় যে মানুষ অনেক সচেতন ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু দেখা যায় যারা পেরিফেরিতে আছে বা গ্রাম অঞ্চলে আছে তারা কিন্তু এখনো এই বিষয়টিকে অভিশাপ হিসাবে দেখে জি আপনাকে ধন্যবাদ আসলে এটা বাংলাদেশে দীর্ঘ বছরের পর বছর এই ট্রেডিশনই চলে আসছে মানুষের একটা কনসেপ্ট বা ভুল ধারণা ভ্রান্ত ধারণা বা Uh, আর uh, কবিরাজি চিকিৎসা করে ঝাড়ফুঁক করে এটাতেও কিন্তু অনেক তারা নষ্ট করে নষ্ট করে গ্রামাঞ্চলের কথা বলছি গ্রামাঞ্চলে এবং এটা আরো বছর আগে আরো বেশি প্রকর ছিল এখন আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে সচেতনতা কমে আসছে বাড়ছে এবং এই সমস্যাগুলো কমে গিয়েছে তবে এখনো যে নাই তা না আপনি যেটা বলছেন এখনো গ্রামগঞ্জে কবিরাজের সান্নিধ্য হয়ে মানে রুগীদের নিয়ে থাকে ডিলে হয়ে যায় যেটাতে হচ্ছে দেরি করে ফেলে হ্যাঁ, কারণ এই সমস্যা যার হয়ে থাকে তার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা স্টার্ট করা উচিত বিশেষ করে যারা যাদের ব্রেইন স্ট্রোক হয়ে থাকে ব্রেইন স্ট্রোকের বিষয়ে যদি একটু বলতেন যে কিভাবে তারা এরকম একটা পরিস্থিতির মধ্যে চলে যায় যে ব্রেন স্ট্রোক এটা কমন আমরা প্রায় রুগী পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যে রক্তনালী আছে মস্তিষ্কে সেরিব্রাল আর্টারি আর্টারি অনেক কারণে বন্ধ হয়ে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে যদি কারো উচ্চ রক্ত রক্তচাপ থাকে দীর্ঘদিন ডায়াবেটিস মানসিক দুশ্চিন্তা বা দীর্ঘদিন বিভিন্ন মানসিক প্যারেশানিতে সে থাকে অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় ডিসলিপিডেমিয়া যদি হয়ে থাকে তারপরে হচ্ছে যারা দীর্ঘদিন ধূমপান করছে অনেকে অ্যালকোহল বা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যাদি ব্যবহার করতেছে ইভেনকি আমাদের মা বন্ডনের সময় মানে তামাক জাতীয় দ্রব্য পানের সাথে খেয়ে থাকে সরাসরি এই সকল কারণে তারপরে পরিবেশগত বিভিন্ন দূষণ দূষণ খাবারে ভেজাল বিভিন্ন কারণে ইভেনকি অবেসিটি যারা অতিরিক্ত মোটা ওজন বেশি তাদের তাছাড়া বিভিন্ন আরও বিভিন্ন ডিজর্ডার আছে অনেকের কনজেনিটাল ডিজর্ডার থাকতে পারে অনেকের হার্টের প্রবলেম থেকে এটা হতে পারে এই সমস্ত কারণেই আসলে ব্রেন সেরেব্রোভাস্কুলার ডিজর্ডার হয়ে ডিজর্ডারটা হয়ে থাকে এবং সেখান থেকে আস্তে আস্তে একটা পর্যায়ে দেখা যায় যে তার প্যারালাইসিস হচ্ছে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমি ফোনটি নিচ্ছি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন ওয়ালাইকুম আসসালাম আমি গাজীপুর থেকে শাইন আলম বলছিলাম জি বলেন শাইন সাহেব আমরা শুনতে পাচ্ছি আমি গাজীপুর থেকে বলছিলাম শাইন আলম বলেন আমরা শুনতে পাচ্ছি স্যার আমার কিডনির একটু পয়েন্ট বাড়তি আছে ঠিক আছে হুম তা এই কারণে আমি অনেক জায়গাতে পরীক্ষা নিরীক্ষা করছি কিন্তু কিডনির পয়েন্ট ওই বাড়তি বাড়তি থাকে অনেক অনেক ওষুধ খাইছি কিন্তু পায়ের গোড়ালির ব্যথাটা আমার যাইতেছে না এখন এটার জন্য আমি কি পদ্ধতি বা কি পায়ের গোড়ালি মানে কি একটা পা না দুই পা বাম পায়ের হচ্ছে উড়াতে বাঁ পায়ের হচ্ছে উরুতের এইখানে বসে থাকলে একটু জেজি লাগে আর ডান পায়ের গোড়ালিতে ব্যথা আচ্ছা গোড়ালি পা ফেলতে গেলে কি কষ্ট হয় ধরেন আপনি বসে আছেন হ্যাঁ। দাঁড়াতে গেলে বা রানিং চলাচল করি যখন তখন আমার কোনো সমস্যা সমস্যা থাকে না জি আর যখন একটু বসে থাকি একটু দাঁড়াতে গেলে হয় যখন উঠি ঠিক আছে তখন মনে করেন ওই পা আমার ঝিঞ্জি লেগে থাকে আর ব্যথাতে পা ফালাতে পারি না পরে আবার আস্তে আস্তে চলাফেরা করতে ওটা স্বাভাবিক হয়ে যায় জি জি আমি বুঝতে পেরেছি ধন্যবাদ ওনার একটা চুরুতে ব্যথা আর একটা হচ্ছে ওনার গোড়ালিতে ব্যথা তো উরুর ব্যথা অনেক কারণে হতে পারে উরুর ব্যথা আমরা স্পেশালি উরুর কথা বললেই আমরা মাথায় নিতে হবে যে আমাদের কোমরে কোনো প্রবলেম আছে কিনা রুগীর তো সেই ক্ষেত্রে আমরা স্টেট্রেক রাইজিং টেস্ট করে থাকি স্কোবার্স টেস্ট করে থাকি তারপরে হচ্ছে রুগীর মানে হিল মানে হিলের উপরে ভর দিয়ে হাঁটা টোয়ের উপরে ভর দিয়ে হাঁটা আমরা বিভিন্ন ফিজিক্যাল অ্যাসেসমেন্ট হিস্ট্রি নেওয়া পাশাপাশি যদি মনে আমরা কিছু ইনভেস্টিগেশন করতে পারি আর পায়ের গোড়ালির ক্ষেত্রে যেটা হচ্ছে এটা কমন আমরা প্রায় রুগী পাই প্ল্যান্টার ফেসাইটিস অথবা আপনার ক্যালকেনিয়াল স্পার বা ফুটের বিভিন্ন পেস প্ল্যানাস বা পেস ক্যাভাস ডিফর্মিটি আমরা প্রায় পাই যার কারণে গোড়ালিতে ব্যথা হয় যে রুগী বলছে যে আমি সারাদিন ভালো থাকি যখনই বসি উঠতে গেলে ব্যথা হয় সকালে ঘুম থেকে পা ফেলতে কষ্ট হয় এইটার একমাত্র ট্রিটমেন্ট ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে নরম জুতা ব্যবহার করা এটা যদি কারো নাও হয় এখন যারা সুস্থ আছেন তাদের হয়তো গোড়ালি ব্যথা নেই পর্বেই বলে থাকেন যে আসলে জুতা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অনেক সচেতন সচেতন হতে হবে অনেকে খালি পায়ে থাকে বাসায় কিন্তু কারো বাসা আমার মনে হয় না গ্রামেও এখন আর মাটি আছে সবার বাসা কিন্তু এখন ফ্লোর বা শক্ত সো আমাদের সবাইকে সফট জুতা ব্যবহার করতে হবে সেটা বাসার জন্য আলাদা হতে পারে বাহিরের জন্য আলাদা হতে পারে কিন্তু সফট সোলে জুতা ব্যবহার করতে হবে খালি পায়ে হাঁটা যাবে না এটা হচ্ছে এটা ফার্স্ট ট্রিটমেন্ট তারপরেও রোগী ভালো না হলে আমরা বিভিন্ন প্রকার ইন্টারভেনশনে যাই বিভিন্ন থেরাপি দিয়ে থাকি বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি এগুলো হয়তো রোগী নিকটস্থ কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে ওনাকে দেখাতে হতে পারে আর কোমর থেকে যেটা উরুর ব্যথার কথা উনি বলছে সেক্ষেত্রে কোমরের অনেক সময় প্রয়োজনে এমআরআই করে দেখে ইন্টারভেনশন আর আমরা কিছু এক্সারসাইজ দিয়েছি ইউটিউব ফেসবুকে গোড়ালি ব্যথা উরুর ব্যথার ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে ডক্টর শফিল্লা প্রধান ওখানে গিয়ে ওনারা শিখে এক্সারসাইজগুলো করতে পারে আর পাশাপাশি যেটা মানে আমাদের সাজেশন যে মানুষের চলা ফেরা বসা কাজ এই যে কসমেটিক্স ব্যবহার বা কাপড় চোপড় ক্লথ শু এইগুলাতে আমাদের একটু প্রিভেনশান খুবই ইম্পর্টেন্ট মানে আমরা যদি বসা চলা কাজ এগুলা জেনে করি অন্তত জীব বসার নিয়মটা কি বা সে যে কাজটা করছে সেটা নিয়মটা কি বা যে জুতাটা ব্যবহার করছে জুতাটা আদৌ কি তার জন্য স্বাস্থ্যকর কিনা নাকি তার গোড়ালি ব্যথা দীর্ঘদিনে হতে পারে এগুলো যদি আমরা আগে থেকে প্রিভেনশন নিতে পারি অনেকাংশেই সমস্যাগুলো কমে আসবে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আমি ঢাকার ড্যামরা থেকে বলছিলাম জি আমি আজকে সম্মানিত স্যারের কাছে একটা প্রশ্ন ইন জেনারেল প্রশ্ন আমার একটা যে আমরা যখন কেউ হার্ট স্ট্রোক করি তখন আমরা পড়ে গেলে আমাদের ডাইন সাইড বাম সাইড হাত বা পা কোনটা আমাদের পরবর্তী জীবনে অকেজ হয়ে যাওয়া প্যারালাইসিসে আক্রান্ত হয় এটা অব্যাহতি পাওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা স্যার আর আমার আরেকটি প্রশ্ন হলো যে প্যারালাইসিস থেকে বিমুক্তির জন্য পূর্ব প্রতিষেধক বা পূর্ব কোনো ব্যবস্থা আছে কিনা আমার এই দুটি প্রশ্ন ইন জেনারেলি জি ধন্যবাদ আপনাকে উনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন একটা হচ্ছে হয়ে গেলে চিকিৎসা আছে কিনা আর একটা হচ্ছে না হওয়া সেই জন্য করণীয় করণীয় কি তো আমরা ডাক্তার হিসেবে আমাদের ফার্স্ট টার্গেট যেন না হয় কারণ একেবারেই একটি কথা আছে prevention is better than cure তো প্রিভেনশন যদি আমরা করতে পারি তাহলে আমাদের চিকিৎসার প্রয়োজন নেই আমি প্রথমত যেহেতু প্রিভেনশনটা আমি জোর দিতে চাই সেজন্য আমাদের ফার্স্ট কথা হচ্ছে আমরা খাবার দাবারে আমাদের অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহার করতে হবে সবাইকে চিনিযুক্ত খাবার পরিহার করতে হবে স্পেশালি যে চিনিটা আপনার হচ্ছে মেক করা তৈরি করা এই জাতীয় হচ্ছে কিন্তু ফ্রুটস বা খাবার যেটা ন্যাচারাল খাবারের চিনিতে কোনো প্রবলেম নেই অতিরিক্ত লবণ জাতীয় খাবার বা এক্সট্রা লবণ যেটা আমরা খাবারে অনেকে খায় বা দেওয়া হয় অতিরিক্ত এগুলো পরিহার করতে হবে তারপর হচ্ছে নিয়মিত আমাদের হাঁটা চলাফেরা অভ্যাস করতে হবে আমরা যে পেশাই থাকি না কেন ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বা অফিসিয়াল যে কোনো লোক হোক ব্যাংকার হোক যেই হোক আমরা যেন ন্যূনতম এক ঘন্টা অন্তত হাঁটি এই হাঁটার অভ্যাসটা আমাদের সবার করতে হবে ধূমপান এবং ধূমপানের সাথে যত মানে এলাকা আছে ধরেন আপনি ধূমপান করছেন না আপনি ভালো কিন্তু আপনার ফ্যামিলিতে কেউ করে বা আপনার বন্ধু করে বা আপনার অফিস কলিগ করে everybody should stop this মানে যদি ধূমপান সবাই মিলে বন্ধ না করে কেননা এটা তো সেকেন্ড হ্যান্ড যে স্মোকিং হচ্ছে হ্যাঁ। পাশে কেউ খাচ্ছে তার কিন্তু তার ক্ষতি হচ্ছে এবং এখন বলা হচ্ছে third hand smoking that means তার কাপড়ে চোপড়ে তো কিন্তু নিকোটিন লেগে থাকছে এবং সেটা কিন্তু তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিশেষ করে শিশুদেরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে তো আমাদের সবাই ধূমপানের বিরুদ্ধে সচেতন হতে হবে আমরা শুধু হয়তো তামাকের বিরুদ্ধে বলছি ধূমপানের কথা বলছি কিন্তু আমাদের মা বোনরা যারা আছেন তারা পানের সাথে ডাইরেক্ট কিন্তু আপনার এই জর্দা বা তামাক জাতীয় সাদা পাতা এগুলো ডাইরেক্ট খায় সেটা আরও ভয়ানক তো ওই দিকেও আমাদের মনোযোগ দিতে হবে শুধু কেবল আমরা বিড়ি সিগারেট নিয়ে ব্যস্ত থাকবো তা কিন্তু না এটা আমাদের ইম্পর্ট্যান্ট একটা ইস্যু তারপরে হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে এখন থেকেই ফাস্ট ফুড অ্যাভয়েড করার টেন্ডেন্সি করতে হবে কারণ হচ্ছে আমরা দেখছি যে এই গ্রামগঞ্জেও এভরিওয়ার মেক ফুড মানে প্রসেস ফুড রেডি থাকে খাবার এই খাবারগুলো আমরা খাওয়াচ্ছি খুব অল্প বয়সে যেটা স্ট্রোক পঞ্চাশ ষাট সত্তর বয়সে আমরা হয়তো রুগী মানে পেতে পারি লাইফস্টাইলের সাথে এটা ভীষণ রকম ভাবে জড়িত এই বিষয়টি নিয়ে আমরা পরে আরো কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিচ্ছি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম নয়ন জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন জি আমি গত বছর এই গত বছর হয়েছে ও সার্কেল অ্যাক্সিডেন্টে আমার ঠিক হাঁটু ডান পাশের হাঁটু ডান সাইডে ও মাছ বরাবর একটা মাংস ভেঙে ছিল তারপর ডাক্তার দেখাছিলাম তো ডাক্তার ওষুধ দিয়েছিল ও এমনি চলে গেছে আর দেখতেছি কয়েক মাস ধরে ও একটা যেটা মাংস ভাঙছে ওটা গিলিট করে গেছে ও এটা একটু জ্বালা যন্ত্রণা করে এখন ওর সমাধান গিলিটটার সমাধান হাঁটুবে হাঁটুতে হয় এটা হাঁটু জি হাঁটুর ঠিক সাড়ে এই গত বছর যে অ্যাক্সিডেন্ট করলাম আমি এই অ্যাক্সিডেন্ট সময় মাংস ভেঙে গেছিল তো ডাক্তারকে দেখাছিলাম ডাক্তার এরকম কিছু বলে নাই তো ওষুধ দিছিল গম হয়ে গেছিলাম আপনার বয়স কত বাজে দেখতেছি আমি এক বছর পরে দেখতেছি ওই যে জায়গায় দু ব্যথা পাইলাম ওই জায়গায় ঠিক মাংসগুলো জমা হয়ে গেছে একটা গিলিট হয়ে গেছে আপনার বয়স কত জি আমার বয়স আঠারো আপনি কি করেন জি আমি স্টাডি করি পড়ালেখা করে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ হাঁটু যে কোনো জায়গায় ব্যথা শুধু হাঁটু না শরীরে যে কোনো জায়গায় যদি ট্রমা হয় আঘাত হয় ব্যথা লাগে সেটা পোস্ট ট্রমাটিক আপনার ডিজেনারেশন হয় একেবারে কমন এই জন্য আমরা অ্যাসেস করতে বলি প্রিভেনশন দিতে বলি রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিতে বলি আমার সাজেশন তোমাকে এখন তুমি ইউটিউবে গিয়ে দেখবা আমার ইউটিউব চ্যানেলে হাঁটুর জন্য বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে হাঁটুর শক্তি বাড়ানো হাঁটুর ব্যথা কমানোর হাঁটুর মাসেলের দুর্বলতা বা মাসেলস তুমি যেটা বলছো যে শক্ত হয়ে গিয়েছে বা জমে গিয়েছে এটার বিভিন্ন ব্যায়াম দেওয়া আছে ওগুলো একটু তুমি দেখে শিখো শিখে তুমি করতে থাকো পাশাপাশি তুমি সাইক্লিং করতে পারো এবং কিছু স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আছে মোবিলাইজিং এক্সারসাইজ আছে হাঁটুর এগুলো একটু তুমি করার চেষ্টা করো আশা করি এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে আসবে তারপরও না হলেও তো লোকালি তোমাকে একজন ডাক্তার দেখে হাঁটুর এক্স রে করে দেখতে হবে কোনো চেঞ্জ আছে কি না যদি চেঞ্জ থাকে চেঞ্জ অনুযায়ী উনি হয়তো রিহ্যাবিলিটেশন বা অন্যান্য বিভিন্ন চিকিৎসা আছে যেটা উনি হয়তো তোমাকে দিবে অ্যাট ফার্স্ট তুমি এক্সারসাইজগুলো শিখে করার চেষ্টা করো আমরা একজন দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম যে প্রিভেনশন প্রিভেনশন তারপরে উনি বলেছিলেন যে হয়ে থাকলে তখন ট্রিটমেন্ট কিভাবে করা হয় জি প্রিভেনশনটা আরো আমাদের বাকি আছে ধরেন অনেকে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস এই ডায়াবেটিসটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে অনেকের কার্ডিয়াক ডিজিজ থাকে অনেক এমনিতেই জন্মগত হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে ধরেন হার্টের বিভিন্ন রোগ তা থেকে কিন্তু স্ট্রোক <clears throat> করার একটা টেন্ডেন্সি থাকতে পারে তারপরে হচ্ছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার যেটা আমরা বলছি যার কারণে রক্তনালী শুরু হয়ে যেতে পারে ওখানে প্লাক জমতে পারে দেখা যায় এটা ক্যারোটিড আটারি হতে পারে আমাদের গলার যে দুপাশে আটারি এটা হতে পারে ব্রেনের আটারিতে তখন স্ট্রোক হওয়ার একটা চান্স থাকে সো এগুলা আমাদের মানে যাদের আছে কি না অনেকে হয়তো জানবে না বা বুঝবে না এই জন্য আমি বলি প্রতি বছরে অন্তত একবার স্ক্রিনিং করা মানে ব্লাড টেস্ট করে দেখা কোলেস্টেরল মাত্রা দেখা কিডনি ঠিক আছে কিনা দেখা অন্যান্য বডি ফাংশনগুলা ঠিক আছে কিনা আমাদের ভাইটাল অর্গানগুলা ঠিকমতো কাজ করছে কিনা জাস্ট এটা সারা বিশ্বের মানুষই অন্তত বছরে দুই তিনবারও দেখে অনেকে কিন্তু বাংলাদেশে এখন হয়তো এটা হচ্ছে এই জন্য হেলথ স্ক্রিনিং করা বছরে অন্তত একবার তাহলে অন্তত প্রিভেনশন সেই ক্ষেত্রে প্রিভেনশন করাটা ইজি হয় ইজি হ্যাঁ, যদি আর্লি স্টেজে আমরা আইডেন্টিফাই করতে পারি রোগটা যদি নির্ণয় করা যায় আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আমি লিমা আক্তার বরিশাল থেকে বলছি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন হ্যাঁ, স্যার আমার আমি আপনার কাছে দুইবার গেছিলাম আমার হিপ সমস্যা এই কয়েকদিন আগে মনে হয় পনেরো দিন আগে গেছিলাম তখন আপনি আকুপুটমি করে দিছিলেন কিন্তু ওই শুয়ের জায়গা থেকে কেমন অনেক মাংস জমাট বেঁধে আছে আর কালো হয়ে আছে খুব ব্যথা করে আচ্ছা আগের চেয়ে আগের চেয়ে কি বেড়ে গিয়েছে না ওই হ্যাঁ, অবস্থায় হ্যাঁ, আগের থেকে ব্যথা অনেক না আপনার ওই কালো কালো জায়গাটা কি বেড়ে গিয়েছে না আগের মতোই আছে আর আগের থেকে অনেক বেড়ে গেছে আমার হাঁটতে চলতে খুবই অসুবিধা হয় আর আমার ওই যে জয়েন্টটা সমস্যা জয়েন্টের মধ্যে সারাক্ষণ শুধু ব্যথা করতেই থাকে আমি পা ফাঁকা করতেই করতে আমার খুব অসুবিধা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হাসপাতালের ওটাতে একটু আপনি হোয়াটসঅ্যাপে একটু ছবি পাঠিয়ে নক করে রাখেন আমি লাইভ শেষ হয়ে আপনার সাথে কথা বলবো ভিডিওতে হ্যাঁ জি স্যার ওকে ধন্যবাদ আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জানছিলাম এবার একটি বিরতির সময় হয়ে গিয়েছে বিরতি থেকে ফিরে আবার কথা আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিএস অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট এবার নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে প্রিভেনশন নিয়ে জি অনেক মানুষের বিভিন্ন রোগ থাকে ধরেন কারো কিডনির রোগ বা বিভিন্ন ডিজিজ থাকতে পারে দীর্ঘমেয়াদী কিছু রোগ থাকে হ্যাঁ এই রোগগুলা থেকে কিন্তু স্ট্রোক করতে পারে সো প্রত্যেকের যে কোনো রোগে যখন সে আক্রান্ত থাকে সেটা যেন সে নিয়মিত ডাক্তারকে ফলো আপ করে এবং ট্রিটমেন্ট নেয় এবং কন্ট্রোলে রাখে স্পেশালি যেটা আমরা বলছিলাম এর আগে ডায়াবেটিস যে ডায়াবেটিস দীর্ঘমেয়াদী থাকতে থাকতে এক পর্যায়ে ডায়াবেটিস থেকে কিন্তু স্ট্রোক করে বসে সেকেন্ডারিলে তাছাড়া আমাদের বিভিন্ন লাইফস্টাইলজনিত জনিত সমস্যা যেমন অনেকে রাতে ঘুমায় না ঠিকমতো অনেক মানসিক দুশ্চিন্তা থাকে প্যারেশানি থাকে এগুলা থেকে কিন্তু যে কোনো সময় হঠাৎ স্ট্রোক করে বসতে পারে সো এই জাতীয় মানে যে কোনো মানে দুশ্চিন্তা এগুলা কমিয়ে ফেলতে হবে চেষ্টা করতে হবে যে যে যে কজগুলো আছে দুশ্চিন্তার এটা যেন কমিয়ে ফেলা যায় অথবা একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের উনি পরামর্শ নিতে পারে যেন ওনার হেল্প হয় অনেক মানে কারণ আছে যে স্ট্রোক করা যে কোনো অত্যধিক কোনো অতিরিক্ত হিট গরম ওয়েদার অত্যধিক ঠান্ডা এই জাতীয় ওয়েদার পরিবেশগত এই সকল থেকেও কিন্তু সেকেন্ডারিলি স্ট্রোকজনিত সমস্যা দেখা দিতে পারে আসলে কজের কোনো শেষ নাই অনেক কজ যেটা আমি কমন কিছু কজগুলোর কথা বলছি ডায়াবেটিসের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে অনেকেই এটা একেবারে এটা যে নিয়ন্ত্রণে রাখতে হবে সেই ইম্পর্টেন্সটা আসলে বুঝতে পারে না এবং দেখা যায় যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তখনই স্ট্রোক হয়ে যেতে পারে তো অনেক কজ আছে স্ট্রোক হওয়ার সো আমরা যদি এই কজগুলোকে আগের থেকেই প্রিভেনশন করতে পারি খাবার দাবার লাইফস্টাইল অন্যান্য ডিজিজ অবেসিটি যেটা আমরা বলছি আমরা এর আগে বলছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে যে আমরা প্রায়ই বাচ্চা দের বিভিন্ন হার্টে অ্যাটাক পাচ্ছি স্ট্রোকের সমস্যা পাওয়া যাচ্ছে যেটা আমরা হয়তো আগে কল্পনাও করা যেত না যে ষাট সত্তর বছর বয়সে গিয়ে আমরা হয়তো স্ট্রোকে রুগী পেতাম এখন কম বয়সী মানুষ আসছে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে এর মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এবং আমাদের এক্সারসাইজ না করার প্রবণতা অথবা খেলাধুলা না করার প্রবণতা এখন বাচ্চাদের মধ্যে এক হয়তো আমাদের পরিবেশনাই খেলাধুলা দ্বিতীয়ত তারাও করতে চায় না ডিভাইস নির্ভর হয়ে গিয়েছে এটা এটা থেকে আমাদের বের হতেই হবে হতেই হবে সবাইকে এখন এই ব্যাপারে সচেতন হতে হবে শুধু যে আমরা কেবল তামাক বিড়ি সিগারেটের বিরুদ্ধে সারাদিন কথা বলবো তা না আমাদের যারা বাসায় বাচ্চারা আছে তারাও যদি খেলাধুলা না করে দৌড়ঝাঁপ না করে তাহলে কিন্তু তাদের এই যে বাসায় থেকে থেকে তাদের এই জাতীয় রোগ যে কোনো সময় দেখা দিতে পারে ট্রিটমেন্ট যেটা উনি জানতে চেয়েছেন জি ট্রিটমেন্টে স্ট্রোক হয়ে বসলে যেটা হচ্ছে অনেকে বুঝে না অনেকে মনে করে জিন বুথে ধরেছে বা অজ্ঞান হয়ে গিয়েছে কথা বলছে না কেন বা অনেকে বিভিন্ন ওঝা কবিরাজের কাছে নিয়ে যায় এটা করা যাবে না প্রথমত এই জাতীয় কোনো সমস্যা হয়ে গেলে কেউ যদি অজ্ঞান হয়ে পড়ে মুখে লালা আসে বা এক হাত পা অবশ হয়ে গিয়েছে বা কথা বলতে পারছে না বা আপনাদের পরিবারের সদস্যদের চিনতে পারছে না তাহলে নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্র হাসপাতাল বা ক্লিনিকে যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যেতে হবে এবং পাশাপাশি খেয়াল রাখতে হবে এই রুগীর অন্য কোনো সমস্যা আগে ছিল কিনা যেমন তার ডায়াবেটিস ছিল কিনা হাই প্রেশার ছিল কিনা তার হিস্ট্রিটা দেখতে হবে যে সে ঠিকমতো ওষুধ খাচ্ছিল কিনা সো নিকটস্থ হাসপাতালে গিয়ে যদি নিয়ে যাওয়া হয় এবং হিস্ট্রিটা দেওয়া হয় ডাক্তার সাহেবরা ট্রাই করবে যে বিশেষ করে যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রয়েছে তারা কিন্তু অনেক সময় যে ওষুধটা তাকে দেওয়া হয় সেটা না খেয়ে তিনি দেখতে চান যে ভালো হয়ে গেছেন অ্যাকচুয়ালি এটা যে কন্ট্রোলে রাখতে হবে সেটা বুঝতে না পেরেই আসলে এই কাজটা করে থাকেন এবং যার ফলে এত বড় দুর্ঘটনাটা ঘটে যায় আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আচ্ছা। আসসালাম আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন আমি দিনাজপুর থেকে বলতেছি জি দর্শক আপনার সমস্যার কথা বলুন আমরা সবাই শুনতে পাচ্ছি সমস্যা আমার বাবার ডায়াবেটিস আছে প্লাস হঠাৎ করে মানে হ্যালো শুনতে পাচ্ছেন জি জি আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন শরীর ফুলে মানে, মানে মাথার নিচে অনেক বড় বড় অনেক বড় বড় চাকমা চাকমা হয়ে মানে ফুলে শক্ত শক্ত হয়ে যায় তখন ওটা চুলকা চুলকি করে তখন একটু ব্যথা করে হুম আবার নিজে নিজে ঠিক হয়ে যায় না তখন আবার ওষুধ দুইবার কিন্তু আমার বাবা স্টপ করা হুম না না ওষুধ খাইতে হয় ওষুধ খাওয়ার পর আবার দেখা যায় যে কমে যাচ্ছে আবার কিছু দু একদিন পর আবার দেখা যায় যে ফুলে ফুলে যায় হুম হুম আপনি এখন কি ব্যাপারে জানতে চাচ্ছেন এই যে ফুলে যায় কেন আবার হচ্ছে এই হ্যাঁ, ব্যাপারে নাকি স্ট্রোক এটা হচ্ছে মানে এটা কি কোনো আমার বাবা কিন্তু 20 25 ধরে হাড়ের ওষুধ খাচ্ছে এটা কি আবার চেঞ্জ করতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা এখন এই যে বারবার ফুলে যায় চুলকায় আপনি বলছেন ওষুধ খেলে কমে আসে এটা এটা কোনো ডিজিজ হতে পারে এটা অ্যালার্জিজনিত সমস্যা থেকে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে আবার অনেক সময় দীর্ঘমেয়াদী বিভিন্ন ওষুধ থেকে হতে পারে সো সবচেয়ে ভালো হয় যেহেতু আপনি কোনো ডাক্তার দেখাচ্ছেন আপনার যে ডাক্তার আছেন যেহেতু উনি হার্টের ওষুধও খাচ্ছেন আপনি ওই ডাক্তার সাহেবের সাথে আবার কথা বলেন এই ব্যাপারে যে কোনো ওষুধ থেকে হচ্ছে না কোনো এমনিতেই অন্য কোনো ডিজিজের থেকে হতে পারে যদি কোনো ডিজিজ থেকে হয় তাহলে উনি বুঝতে পারবে বা ওষুধ থেকে হলেও উনি বুঝতে পারবে কারণ এক এক ওষুধের দীর্ঘমেয়াদী জাতীয় সমস্যা হতেও পারে তো আপনি এটা নিয়ে তো ওরিড হওয়ার কিছু নাই আপনি আপনার যে ডাক্তারকে দেখাচ্ছেন এই ব্যাপারে ওনার সাথে সরাসরি কথা বলেন কারণ উনি দেখলে এটা ওনার জন্য সহজ হয়ে যাবে বলতে পারবে অনেক সময় স্কিনের বিভিন্ন রোগ থাকে তা থেকে হতে পারে সেক্ষেত্রে তো আপনার স্কিনের ডাক্তার দেখাতে হতে পারে তবে আমার মনে হয় সবার আগে আপনি একজন মেডিসিনের স্পেশালিস্ট দেখান উনি আপনাকে একটা ভালো পরামর্শ দিবে ইনশাল্লাহ আমরা কথা বলছিলাম প্রিভেনশন নিয়ে কথা বলেছি এবার আমরা ট্রিটমেন্ট প্রসঙ্গে কথা বলবো একজন দর্শক ইতিমধ্যে আবারও সংযুক্ত হয়ে গেছেন ফোনটি নিচ্ছি হ্যালো আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে জি আমি সাখাওয়াত হোসেন শামিম নরসিংদী থেকে জি আপনার সমস্যার কথা বলুন যে আমার স্যারের কাছে প্রশ্ন হচ্ছে ওই যে আমি উঠতে বসতে গেলে আমার রগ পায়ের রগ আঙ্গুলের রগগুলি মাঝে মধ্যে টান লাগে হ্যাঁ নামাজ পড়তে গেলেও দেখা যায় বসলে পায়ের রং হঠাৎ করে টান লাগে তো বাথরুমে গেলেও হঠাৎ করে টেনে খুব মানে খিচুনির মতো হয়ে যায় মাঝে মধ্যেই কোমর ব্যথা আছে পাশাপাশি জি জি আমার একটু হালকা কোমর ব্যথা আছে খুব বেশি না হালকা কোমর ব্যথা আছে বয়স কত আপনার আমার বয়স পঞ্চাশ 50 আপনি পেশা কি কি করেন হাঁটা চলাফেরা আমি আমি ব্যাংকে চাকরি করি বসে থাকেন সারা দিন ব্যাংকে দিন বসে থাকতে হয় হ্যাঁ একটু বসে থাকতে হয় বেশি আর বসলেও পাও দুটো ফুলে যায় নিচের অংশটা পায়ের গোড়ালির নিচে থেকে পাও ফুলে যায় বেশিক্ষণ বসে থাকলে চেয়ারে জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার ব্যাপারটা প্রথমত উনি ব্যাংকার বসে থাকতে হয় এটা একটা এটাই একটা আসলে রোগের মূল কারণ যার কারণে ওনার হয়তো হঠাৎ করে পা টেনে ধরে নামাজ পড়তে কষ্ট হয় বা এবং এসি এনवायरमेंटে থাকা হয় হয়তো রোদ কম লাগা রোদ কম সব মিলিয়ে এটা হচ্ছে না রোদ লাগানো সব মিলিয়ে সবকিছু মিলিয়ে আসলে এই প্রবলেমটা প্রবলেমটা দেখা দিচ্ছে জি তো আপনি একটু ট্রাই করেন আপনার পেশার পাশাপাশি আপনি যখন অফিস থেকে বাসা যাবেন বা বাসা থেকে অফিসে যাওয়ার পথে বা আপনার এই যে আজকে উইকডে আছে আপনার বন্ধুর দিনগুলো আপনি একটু হাঁটার ব্যবস্থা করেন হাঁটার অভ্যাস করেন ধরেন কেটস কিনে সফট ক্যাশ কিনে নিয়মিত একটু হাঁটেন সকাল বিকাল বা যখন পারেন এটা এমন কথা নেই যে রাতে হাঁটতে হবে সকালে হাঁটতে হবে যখন আপনি সম্ভব হয় বা আপনার কাজের মধ্যে আপনি হাঁটার অভ্যাসটা করেন টানা বসে থাকবেন না আর পাশাপাশি কিছু এক্সারসাইজ আমার ইউটিউবে দেওয়া আছে দেখবেন পায়ের ব্যায়াম কোমরের ব্যায়াম মেরুদণ্ডের এগুলো একটু শুয়ে শুয়ে ট্রাই করেন পরিমিত পানি খাবেন ন্যূনতম তিন লিটার পার ডে আর আর প্রয়োজন যদি দেখেন এরপরও সমাধান না হয় হাঁটা চলার পরেও এক দুই মাস দেখেন না হলে আপনাকে হয়তো একজন বাদ ব্যথা ডাক্তারকে দেখিয়ে অ্যাসেস করে নিতে হবে হয়তো কোমরের কোনো প্রবলেম থেকে হতে পারে বা অন্যান্য কারণেও মাসেলের বিভিন্ন ডিজিজ থেকে হতে পারে তবে আপনি আগে লাইফস্টাইলটা একটু চেঞ্জ করে দেখেন আশা করি ইম্প্রুভ হবে ইনশাল্লাহ আমরা ট্রিটমেন্ট প্রসঙ্গেই কথা বলছিলাম যে যে স্ট্রোকের হ্যাঁ, ক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি কেউ স্ট্রোক হয়ে বসেই মানুষ তো জানবে না যে তার কি স্ট্রোক বা অন্য কিছু যদি যেহেতু হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল হাত নাড়াতে পারছে না কথা বেঁধে আসছে অনেকেরটা এটা কিন্তু কয়েকদিন লাগে হ্যাঁ যেটা আমরা স্কেমিক স্ট্রোকগুলো দেখি যে খুব তিন চার দিন ধরে রুগীর এটা হতে থাকে আস্তে আস্তে রুগী হয়তো কথা ঝরিয়ে আসছে গ্লাস ধরতে গেলে হাত থেকে পড়ে যাচ্ছে বা তার কাছে সে মাথা ঘুরাচ্ছে বা বমি বমি ভাব লাগছে দীর্ঘ কয়েকদিন ধরে তার হয়তো ডায়াবেটিসটা ছিল এটা আনকন্ট্রোল হয়ে আছে প্রেশার আনকন্ট্রোল হয়ে আছে এই কিছু ফিচার থাকে কিছু দিনের মধ্যে স্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে তো তখন দেখা যায় এই জাতীয় সমস্যা হলে তো রুগী সাবধান হয়ে গেল আর যদি হঠাৎ করে হয় অজ্ঞান হয়ে যেতে পারে বমি করতে পারে বা রুগী অনেক সময় শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে তো নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে এটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট দেন ওখানে অবশ্যই ডাক্তাররা ম্যানেজ করবে যেটা আমরা বলি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট যেদিন থেকে শুরু হলো ওই দিনই হয়তো অ্যাসেস যদি হয় দেখা গেলো স্ট্রোক করেছে তো হয়তো কোনো হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে একটা হাত হতে পারে অনেকের ক্ষেত্রে চার হাত পা হতে পারে অনেকের ক্ষেত্রে এক সাইড হতে পারে তো বেশিরভাগই আমরা স্ট্রোকের রুগীগুলো এক সাইডের প্যারালাইসিস পাই ধরেন রাইট সাইডেড বা ট্রিটমেন্টটাও as early as possible start করা উচিত আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আমি একটু কথা বলতে চাই আমার ওই যে করোনার টিকা নেওয়ার পর থেকে আজকে দুই বছর ধরে আমার বলেন দর্শক আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে নিন খুব ব্যথা করে গাড়ের ঠিক আছে হাতে খুব ব্যথা করে মনে করেন যে ডাইন হাত ডাইন পাউডার ডাইন হাত আর কি হ্যাঁ, হ্যাঁ। আমি শুইতে পারি না হুম হ্যাঁ, হ্যাঁ। রাতে হইলে আমার প্রচন্ড ব্যথা বাড়ে এবং মনে করেন পুরো শরীর ব্যথা বুকে জ্বর আসে পরে কেন এই কারণটা কেন অনেক ওষুধ খেয়েছি আমি আপনার বয়স কত আমার বয়স পঞ্চাশ আচ্ছা আপনার মাথার নিচে শোয়ার সময় ঘুম রাতে যখন ঘুমান বালিশ কয়টা দেন একটা উঁচু না নিচু নিচু নিচু ডাক্তার বলে দিছে আমার নিচা বালিশ ব্যবহার করতে নরম বালিশ ব্যবহার করতে আগে দুটো দিতেন আগেও একটাই দিছি আচ্ছা আপনার কাজ কি নিচে পারিবারিক কাজ করতে হয় এই তো এই মনে করেন সাংসারিক কাজ যা আছে তারপরে গাছ টাছ লাগাই হয়তো তাই তরকারি করি এগুলা আচ্ছা ডায়াবেটিস আছে হ্যাঁ ডায়াবেটিস আছে হাই প্রেসার আছে দুটোই আছে আচ্ছা জি আমি মোটামুটি বুঝতে পেরেছি আপনার সমস্যাটা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ঘাড়ের প্রবলেম বুঝেই যায় ঘাড় থেকে হাতে ব্যথা আসে তো সেটা আমরা প্রায় সার্ভেকাল ডিস্ক প্রলাপস রুগী পেয়ে থাকি এবং এই বয়সে হাড় ক্ষয়ের সাথে থাকতে পারে তো এই ক্ষেত্রে ওনাকে হয়তো একজন বাত ব্যথা ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা করাই ভালো তারপরে আমি বলবো আপনি নিয়মিত কিছু ব্যায়াম আছে ইউটিউবে গিয়ে দেখবেন আমার দেওয়া ঘাড় ব্যথার ঘাড়ের প্রবলেম এবং হাতের প্রবলেমের ওই এক্সারসাইজগুলো আপনি একটু শিখেন বা কারো হেল্প নেন নিজের আত্মীয় স্বজন বা যারা আপনার নিজস্ব পারিবারিক লোক আছেন ও এক্সারসাইজগুলো করেন ব্যথায় দুই বেলা গরম সেঁক দেন অবশ্যই বালিশ পাতলা ইউজ করতেছেন একটি পাতলা বালিশ ব্যবহার করবেন সামনে ঝুঁকে কাজগুলো একটু কমাবেন ধরেন পারিবারিক কাজ নিচে বসে কাজ সামনে ঝুঁকে কাজ ভারী কিছু টানা এগুলো একটু কমিয়ে ফেলেন আশা করি এতে অনেকাংশেই আপনি দেখবেন ইম্প্রুভ হচ্ছে তারপরেও আপনাকে হয়তো একজন বাদ ব্যথা ডাক্তার দেখিয়ে প্রয়োজনে ঘাড়ের এমআরআই করে দেখতে হবে এমআরআই অনুযায়ী আপনাকে হয়তো রিহ্যাব থেরাপি বিভিন্ন চিকিৎসা আছে এগুলা করতে হতে পারে আর আপনার অবশ্যই ডায়াবেটিস বা অন্যান্য যে রোগগুলো আছে এগুলা দয়া করে আপনি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ডায়াবেটিস হচ্ছে আপনার প্রত্যেকটা রোগকে বাড়ায় ধরেন ডায়াবেটিস যার আছে তার ব্যথা বাড়বে ডায়াবেটিস যার আছে তার নার্ভের সমস্যা বাড়বে তার স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়বে তার হার্টের সমস্যা হবে তার চোখের সমস্যা হবে তার শারীরিক মাংসপেশির সমস্যা হবে নার্ভের প্রবলেম হবে সো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলেই সমস্যাগুলো হবে না ওই দিকেও আপনি একটু খেয়াল রাখতে হবে দর্শকে যেহেতু ডায়াবেটিস এবং হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ দুটোই আছে সুতরাং তাকে এই বিষয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে যে কন্ট্রোলে রাখা বা নিয়ন্ত্রণে রাখা আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দর্শক আমি আমি চাঁদপুর থেকে জান্নাত বলছিলাম আমার বয়স উনচল্লিশ জি বলেন জান্নাত শুনতে পাচ্ছি আমি একটু ডাক্তার সাহেবের সঙ্গে কথা বলতে যাচ্ছি জি জি আমি শুনতে পাচ্ছি আপনি বলুন আপনার সমস্যা বলুন আচ্ছা, আমার গত সেপ্টেম্বরের সাতাইশ তারিখ থেকে হুম কোমরের উপরে পিঠের অর্ধেক নিয়ে মেরুদণ্ডের সাইডে প্রচন্ড ব্যথা মাঝে মাঝে মনে হয় যে ভিতরে জ্বালা পোড়া করে আবার অনেক সময় মনে হয় যে যে শিনশিন করলে যেমন হয় অবশ্যই ঠান্ডা লাগলে অনেক বেশি ঠান্ডা লাগলে যেরকম শিনশিন করে ওইরকম হচ্ছে আমি অনেক ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই ব্যথাটা কমতেছে না আপনার আপনার পেশা কি কি করেন আমার আমার ডায়াবেটিক প্রেসার এজমা থাইরয়েড এই সমস্যাগুলো আছে আচ্ছা আপনি আপনি কি করেন আমি হাউস ওয়াইফ আচ্ছা আপনার ওই পিঠের ব্যথাটা কি পায়ের দিকে নামে কোমর থেকে পায়ে পায়ের দিকে নামে নাকি কোমর থেকে পিঠের দিকে উঠে আর কি মাঝ পিঠ পর্যন্ত আচ্ছা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আমি উত্তর দিচ্ছি জি আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরস অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট এবার নিচে ছোট্ট আরেকটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা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 তো আমার সাজেশন উনি পিঠের কিছু ব্যায়াম আছে আমার ইউটিউব চ্যানেলে ওগুলা দেখে উনি ব্যাক পেইনের এই ব্যায়ামগুলো করতে পারে specially pelvic floor muscle exercise back muscle strengthening exercise তারপরে হচ্ছে ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ এগুলো ইউটিউবে অন্যান্য ডাক্তারদেরও দেওয়া আছে সকল যারা ব্যাক পেন নিয়ে কাজ করে তারাও ব্যায়াম দিয়েছে এক্সারসাইজগুলো করতে পারে পাশাপাশি ওনার কিছু মিনারেল টেস্ট করে দেখা দরকার ধরেন ভিটামিন বা বিভিন্ন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলা লেভেল কি আছে এগুলা দেখে ওগুলা সাপ্লিমেন্ট উনি খেতে পারে এক্সারসাইজ সাপ্লিমেন্ট এবং যদি এক্সরেতে স্পন্ডালোসিস আসে সেটাও বিভিন্ন সাপ্লিমেন্ট আছে এগুলো খেলে অনেকাংশে ইম্প্রুভ হয়ে যায় আশা করি উনি যদি এভাবে মেনটেন করে ইনশাল্লাহ ঠিক হয়ে আসবে আর তার যে অ্যাসোসিয়েটেড যে রোগগুলো আছে সেগুলো তাকে অবশ্যই নিয়মিত ঔষধ খেয়ে কন্ট্রোলে রাখতেই হবে হবে এবং ওই ডাক্তার যে ডাক্তারের আন্ডারে আছে উনি যেন ওনাকে ওই রোগগুলা ফলো আপ করে না হলে দেখা যাবে যে একটা রোগের সাথে আরেকটা জড়িত একটা বাড়লে আরেকটা বাড়বে আরেকটা বাড়লে আরেকটা বাড়বে আর আমরা প্যারালাইসিসের ট্রিটমেন্ট প্রসঙ্গে কথা বলছিলাম যে আসলে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো যে কতদিন লাগতে পারে কোন ক্ষেত্রে কত দিন লাগে তার আগে আমি একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যালো আমরা সবাই শুনতে পাচ্ছি আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে পরিচয় দিয়ে আপনার সমস্যার কথা বলুন হ্যালো ম্যাডাম আমি এরশাদুল হক আমি আসলে থানা থেকে বলতেছি আমার পায়ের একটা প্রবলেম হচ্ছে জি বলেন প্রবলেমটা হলো স্যার আমার হলো পায়ের হাঁটুর যে মালাইটা আছে না হুম যে মালাইটা এটা ভাঙে গেছিল ভাঙে যাওয়ার পর একটা উপর একটা নিচে হুম আর এটা একটু ব্যথার জন্য একটু ঠান্ডা দিনে আবার ব্যথা করে আবার চলাচল করতে আমার সমস্যা হচ্ছে ভেঙে যাওয়ার পর আপনি কোনো চিকিৎসা করেন নাই তাহলে চিকিৎসা করছিলাম কিন্তু ওষুধ দিয়েছিল ওষুধ খাওয়ার পর ব্যথা কম হয়েছিল কম ব্যথা এক কম মানে সেই ব্যথা নাই আমি চলাচল করতে পারি কাজ করতে পারি এখন কি আবার ব্যথা হচ্ছে এই তো মানে মেন সমস্যা হলো আমার যে হাঁটু যে মালে এটা ভাঙে যায় মানে আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভাঙে যাওয়ার পর একটা উপরে একটা নিচে চলে যায় হুম গাতা পড়ে গেছে মানে ওটা মনে করেন গাতা হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনার কথা মোটামুটি তো ওনার ওনার সম্ভবত পেটেলা ভেঙে গিয়েছে এরকম কিন্তু পেটেলা যদি দুই ভাগে ভেঙে যায় হাঁটার হাঁটতে পারার কথা না আর কি প্রথমত এখানে হয়তো আসলে এক্স রে না দেখলে ক্লিয়ার বোঝা যাবে না যে উনি হয়তো ওনার মতো করে বলছে ব্যাপারটা যদি পেটেলা ফ্র্যাকচার হয়ে যায় তাহলে অবশ্যই অপারেশন করতে হবে অপারেশনের বিকল্প কোনো ওয়ে নেই সেক্ষেত্রে অর্থোপেডিক সার্জারি ডাক্তাররা এটা করে থাকেন পোস্ট অপারেটিভ আবার হয়তো তাকে রিহ্যাব করতে হবে এক্সারসাইজ করতে হবে আর যদি একেবারে ফ্র্যাকচার না হয়ে থাকে অন্য কোনো ইস্যু হতে পারে যে অনেক সময় ডিসলোকেশন হয় পেটেলা সরে যায় ডানে বামে সরে যেতে পারে বা উপরে উঠে যেতে পারে লিগামেন ইঞ্জুরি হতে পারে টিয়ার হতে পারে বা আপনার পেটেলা যে বাইন্ডিং লিগামেন্টগুলো অনেক অনেক ক্ষেত্রে ছিঁড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে হয়তো আপনার বিভিন্ন এক্সারসাইজ এক্সারসাইজ পাশাপাশি বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি আছে যেগুলো করলে এগুলো অনেকাংশে কমে আসে তো আমার মনে হয় আপনি একজন ফার্স্ট একজন অর্থোপেডিক সার্জনরে দেখান অর্থোপেডিক্সের ডাক্তার সার্জারির ওনার অপিনিয়ন নেন যদি উনি বলে অপারেশন না লাগে তাহলে আপনাকে হয়তো একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখাতে হবে দেখিয়ে আপনাকে রিহ্যাবিলিটেশন বা থেরাপি নিতে হবে এতে ইম্প্রুভ হয়ে যাবে আর যদি একেবারেই ভেঙে যায় তাহলে অবশ্যই অপারেশন করতে হবে আমরা কথা বলছিলাম যে প্যারালাইসিসের ট্রিটমেন্ট অনেক সময় দেখা যায় যে অনেক সময় লাগে এবং ধৈর্য ধরে যে ট্রিটমেন্টটা চালিয়ে যাওয়া যে অবশ্যই আপনাকে ধন্যবাদ আসলে স্ট্রোক করার পর যেটা আমরা পাই হেমিপ্লেজিয়া প্যারাপ্লেজিয়া বা এক সাইড অবশ বা প্যারালাইসিস তো সেই ক্ষেত্রে আমরা বলি যেদিন থেকে এটা হয়েছে ওই দিন থেকে তাকে এই থেরাপি চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন শুরু করতে হবে যদি সম্ভব নাও হয় অন্তত হসপিটালে সম্ভব নাও যদি হয় ধরেন যেহেতু তার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট চলছে রুগীর লাইফের ব্যাপার বেঁচে না থাকলে আর প্রবলেম সো বেঁচে রাখার যে মানে বাঁচিয়ে রাখার যে চিকিৎসা এগুলোর পাশাপাশি যদি পুনর্বাসনটা দেওয়া যায় তাহলে খুব ড্রামাটিক রেজাল্ট আসে আর না হলেও অন্তত পনেরো বিশ দিনের মধ্যেই রুগীকে কিন্তু আপনাকে অবশ্যই রিহ্যাবিলিটেশন চিকিৎসা শুরু করতে হবে এবং যত দ্রুত শুরু করা যায় দেখা যাবে যে হয়তো এক দেড় মাস দুই মাসের মধ্যে রুগী মোটামুটি আবার আগের মতো ফিরে আসে একটু সময় লাগে অনেক সময় আমরা প্রায় রুগী পাই দুই তিন বছর পরে আসে সেই রুগীগুলো অনেক সময় লেগে যায় দেখা যায় তিন চার মাস সময় লেগে যায় তো প্যারালাইসিসের মানে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট স্টার্ট করাটা খুব জরুরি জরুরি ইনফরমেশনটা সবার কাছে থাকা উচিত জি আর এই যে আপনি রিহ্যাবিলিটেশনের কথা বললেন যে ট্রিটমেন্টটা এইভাবে করা সম্ভব এটা কি ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে এটা কি অ্যাভেলেবেল কিনা না এখনো অ্যাভেলেবেল না এটা সময় লাগবে ঢাকাতেও অ্যাভেলেবেল নাও তো একটা কারণ রিহ্যাবিলিটেশন সেন্টার হাসপাতাল বাংলাদেশে হাতে গোনা কয়েকটা সো এই ট্রিটমেন্ট আপনাকে নিতে হলে প্রথমত প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালে ডিপার্টমেন্ট আছে কিন্তু সেটা কতটুক সাপোর্ট দিতে পারবে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু কারণ হচ্ছে সেখানে আপনার রুগীর আরও বিভিন্ন ধরেন ম্যান পাওয়ার সময়ের ব্যাপার দীর্ঘমেয়াদী অনেক সময় রুগীরা না থাকতে পারে বিভিন্ন ইস্যু থাকে তারপরে হচ্ছে ইকোনমিক্যাল ব্যাপার এগুলো অনেক কিছু জড়িত তো এগুলা এই জন্য আমরা বলি যত দ্রুত শুরু করা যায় যত আর্লি আপনি ইন্টারভেনশন দিতে পারবেন তত দ্রুত রিকভারিতে আসবে দ্রুত রিকভারি হয়ে গেলে রুগীর হাসপাতাল স্টেটা কম লাগবে হাসপাতালে থাকাটা কম লাগবে অনেক সময় রুগী দেখা যায় যে চার পাঁচ মাস পর আমাদের কাছে আসে তখন আপনার একটা প্রাইভেট হাসপাতালে এই রিহ্যাব পড়া ধরেন তিন চার মাস থেকে এটা অনেক এক্সপেন্সিভ হয় রুগীর সময়ের ব্যাপার থাকে আবার এই রুগীগুলোর সাথে তার একটা অ্যাটেন্ডেন্সের প্রয়োজন হয় যেহেতু তার একটা মেন্টালি সাপোর্ট দরকার তার বা অনেক ক্ষেত্রে একটু হেল্প লাগে বিভিন্ন তার ফিজিক্যালি বিভিন্ন হেল্প লাগে এই হেল্পগুলোর জন্য এই লোক পাওয়া যায় না রুগী হয়তো পায় না তার হয়তো ইকোনমিক্যালি সলভেন্ট সে করতে চায় কিন্তু তার কোনো হেল্পিং হ্যান্ড নাই সো এই এই জিনিসগুলো এই জন্য আমরা বলি যত দ্রুত স্ট্রোক করে বা প্যারালাইসিস হয়ে যায় হওয়ার সাথে সাথে যত দ্রুত রিহ্যাবিলিটেশন শুরু করা যায় ততই ভালো এবং দ্রুত রেজাল্ট আসে এবং এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনার এই রিহ্যাব করার আপনার কেবল হাসপাতাল সেন্টার ক্লিনিক হলে হবে না দীর্ঘমেয়াদী কাজের দীর্ঘমেয়াদী যারা এই জাতীয় রুগী দেখে আসছেন যেসব ডাক্তার এবং অবকাঠামোর দরকার এবং ডে বাই ডে কিন্তু ট্রিটমেন্ট চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এবং এই ট্রিটমেন্ট গতানুগতিক ট্রিটমেন্টের বাইরে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হয় এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম অনেক সময় এই রুগীগুলো আবার at the time of rehab যখন চিকিৎসা চলছে পুনর্বাসন ইন দ্য মিন টাইম সে আবার স্ট্রোক করতে পারে আচ্ছা। আবার তার হার্টের প্রবলেম দেখা দিতে পারে ডায়াবেটিসের প্রবলেম দেখা দিতে পারে রুগী আবার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স প্রায় আমরা রুগী পাচ্ছি যে হাসপাতালে আসার পর রুগী ইম্প্রুভ হচ্ছে হঠাৎ করে রুগী আবার খারাপ সো এই যে মনিটরিং করা এই ক্ষেত্রে আপনার একটা টিম ওয়ার্ক টিম ওয়ার্ক লাগবে টিম ওয়ার্ক প্রসঙ্গে কথা বলবো একজন দর্শক অপেক্ষা আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি দর্শক আপনার হ্যাঁ। সমস্যার কথা বলুন আমি বিল বেগম ময়মনসিংহ থেকে বলছি শুনছেন আমার কথা জি আমরা শুনতে পাচ্ছি বলেন বিলকিস বেগম আপনার সমস্যা বলে ফেলেন সমস্যাটা বলেন আমার অনেক দিন যাবত হুম বলেন হ্যাঁ, হ্যাঁ আমি বলছি আমার ওই যে অনেক দিন যাবত ব্যথা অনেক দিন যাবত ব্যথা যে পা এখন যে পা হাত পা করে পা ব্যথা প্রচন্ড বাম পা বাম হাত করে আনে এখন আস্তে আস্তে ডান পিঠো ব্যথা চুয়াল্লিশ আচ্ছা ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত হ্যাঁ, ডাক্তার কি বলেছে ডাক্তার যাদেরকে দেখিয়েছেন ওনারা কি সমস্যা বলেছে বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডাক্তার দেখাইছি কি বলেছে আপনার মনে আছে কি সমস্যার কথা হ্যাঁ, বলেছে ডাক্তার ডাক্তার দেখাইছি তারা বলছে যে হাড়ে হাড়ে ক্ষয় আছে জি পিএলআইডি বলেছে পিএলআইডি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আচ্ছা, বলছি আচ্ছা ঠিক আছে এলবিপি বুঝতে পেরেছি আমি অসুবিধা লো ব্যাক পেন বলেছে ওকে আপনার সমস্যার আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনি শুনতে থাকেন আমাদের প্রোগ্রাম ওনার পিএলআইডি বা আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকতে পারে যেমন স্পন্ডালিসিস হাড় ক্ষয় আছে মেরুদণ্ডে এই বয়সে কমন এবং ওনার কিন্তু ব্রেফার্ড পেইন হয় উনি বলছে ঘাট থেকে হাতে কোমর থেকে পায়ে ব্যথা যায় তো আমার মনে হয় আপনার এটার আরও বেটার ট্রিটমেন্টের জন্য আপনি একজন বাদ ব্যথা স্পেশালিস্টকে দেখান এবং প্রয়োজনে আপনাকে হসপিটালে থেকে রিহ্যাব করতে হবে এবং বিভিন্ন থেরাপি নিতে হবে এবং প্রয়োজনে আপনাকে হয়তো এমআরআই করে দেখতে হতে পারে আর পাশাপাশি আপনি আমাদের এই যে কথাগুলো আমরা কথা বলছি নিয়মকানুনের কথা বলছি কাজের ধরন বসা এগুলো আমি আমার ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমার নামে যেটা আছে ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান ওখানে গেলে আপনি পেয়ে যাবেন ওগুলা নিয়মগুলো একটু মেনে চলার চেষ্টা করেন কাজ করার নিয়ম সামনে ঝুঁকে না কাজ করা দেখবেন অনেক আমরা হেলথ টিপস দিয়েছি এগুলো একটু ফলো করেন আর আপনি একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখে আপনাকে রিহ্যাব থেরাপি নিতে হবে রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিলে আপনার এটা ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আজকের আলোচনা থেকে নিশ্চয়ই দর্শকরা কিছুটা হলে উপকৃত হয়েছেন আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে আপনাকে এসএটিভি আপনাকে ধন্যবাদ এবং এসএটিভি যারা দর্শক কলা কৌশলী আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন